হ্যাঁ লে লে হ্যাঁ দেখলে কালে মাল লেখা এলো দাদা পঞ্চাশ টাকা কালি রাখি পুজো পর জানো তো পঞ্চাশ টাকা তোমার মুখে পড়া পড়া বাদ বলছি ওটা আমি আমি তো ডেকে কুড়িয়ে দিই আমি সাইড হয়ে বাবা টাকা দেনা

মানে চিপতে পাবি না হালকা লাগলে हाँ तो अपने आप निकल जाएगा आपको भी चिप कर रखे हाँ घूर के हाँ जैसे चिपेगा ना वैसे ही बोला कि हम फोटो तो देखिए तो फोटो तो देखिए फोटो फोटो देखा है आज वक्त है वीडियो